আসল প্রেমিক খুঁজলা না ঘাতিলা বন্ধু তো না অন্তরে তেহে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না Liga pura.

আরে ভালোবাসা আমি ভালোবাসা হাই হাই ভালোবাসা সব সবিলাম জাতি কুমার মন বাজাইলো ও পাশা সব সপিলাম জাতি কুমার মানুষের মন বজাইলাম খাই রে ও পাশা কলিজা পুরায়া গেল রে বন্ধু আমার রইলা না Oh, শুকনা দাগে নামে পানির ধর বিপুর বধু আমার সাথে করলাই শুধু চা दाग लगाया